আপনারা মন চাইলে ছবি তুলবেন মন চাইলে চেক আউট করবেন আমার কোনো প্রাইভেসি নেই পারলে আমার বাড়ির সাথে নিয়ে দাঁড়িয়ে থাকেন আমি কি দেখার জন্য এটা একটা সিম্পল শার্ট এটা কি রিভিলিং কিছু কিছু কি দেখা যাচ্ছে তাও তো চোখ করে আমাকে আপু দর্শকটা আরো দেখতে চায় আরো দেখতে চায় কাপড় আচ্ছা, দিয়ে তো তুমি বসো